বিসমিল্লা প্রথম প্রশ্ন শাওয়াল মাসের রোজার গুরুত্ব ও ফজিলত জানাবেন এবং এর নিয়ম কি সময়সীমা জানাবেন সাওয়াল মাসের যে রোজা এই রোজা সুন্নাত নবী করিম সাল্লাম শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে তিনি বলেছেন মানসাম রমাদন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে কানাকা সিয়ামির দাহার আল্লাহ তালা তাকে সবাব দিবেন সারা বছর রোজা রাখার সব সারা বছর রোজা রাখার সব কিভাবে হয় এ সম্পর্কে অনেক ওলামা একরাম মহাদিস একরাম চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো রমাদান মাস ধরেন সর্বোচ্চ ৩০ দিন হবে পুরা মাস আর সাওয়ালের ছয় তিরিশ আর ছয় কটা হয় ছত্রিশ এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশত ষাট চন্দ্রবর্ষ সৌরবর্ষের চাইতে কয়েকদিন কম হয় সেই হিসেবে যদি আপনার রমদানের ৩০ দিন রোজা রাখার পর সাউয়ালে আরো ছয়টা রোজা রাখেন তো আল্লাহ তালা টোটাল ছত্রিশটাকে ওই যে আল্লাহ তালা কোনো কোনো আমলের সব দশ গুণ কোনোটাকে আরো বেশি বাড়িয়ে দেন তো এটাকে কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দিবেন তাতে ৩০ দিনের পরে ছয়টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর তিনশো ষাট দিন রোজা রাখলেন এই জন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত না সাউওয়ালের ছয় রোজা এটা আমরা কখন রাখব আমরা ঈদের দে দিন ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সেদিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো এমনকি কেউ যদি শুধু শুক্রবার সুযোগ পায় শুধু শুক্রবারে রাখবেন শুক্রবার শুধু শুক্রবার রোজা রাখা এমনি শুধু জুমার দিনে রোজা রাখা এমনিতে নিষেধ হাদিসে কিন্তু সওয়ালের ছয় রোজা হিসাবে আপনি হয়তো ছুটি পান ওই একটা দিন শুধু সেদিন আপনি রাখবেন তো রাখতে পারেন এগুলো সওয়ালের ছয়টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না একদিন আজকে একটা রাখলেন আবার দুই দিন পরে একটা রাখলেন এক সপ্তাহ প্রথম সপ্তাহে দুইটা রাখলেন পরের সপ্তাহে আবার দুইটা রাখলেন এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন গোটা মাসের ভিতরে মোট ছয়টা হলেই সওয়ালের ছয় রোজা হয়ে যাবে মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে তারা সেই রোজাগুলো আগে রাখবেন না সওয়াল রোজা আগে রাখবেন এ নিয়ে ওলামাদের দুই রকমের মতই আছে অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরা করবেন কাজাগুলো রাখবেন এরপর সওয়ালেরটা রাখবেন কারণ হাদিসে আসছে মানসম রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আসছে সওয়ালের রোজা রাখলো তো আপনার রোজা তো বাকি আছে রমজানের সেগুলো রাখবেন তারপর সওয়ালের ছয় রোজা রাখবেন যদি অন্যান্য ইকরাম বলেছেন যে না রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই সাউওয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে সাউওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই ছয় রোজার সব আর পাবেন না এটা সাধারণ রোজার সব হবে অতএব সাউওয়ালের ছয় রোজা আমাদের ছাড়া উচিত না বিসমিল্লা প্রথম প্রশ্ন সাউওয়াল মাসের রোজার গুরুত্ব ও ফজিলত জানাবেন এবং এর নিয়ম কি সময়সীমা জানাবেন সাউওয়াল মাসের যে রোজা এই রোজা সুন্নাত নবী করিম সাল্লাম সাউয়াল মাসে ছয়টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে তিনি বলেছেন মানসাম রমাদন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো মিন এরপর রমজান মাসে রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে কানাকা সিয়ামিদ দাহার আল্লাহ তালা তাকে সবাব দিবেন সারা বছর রোজা রাখার সব সারা বছর রোজা রাখার সব কিভাবে হয় এ সম্পর্কে অনেক ওলামা একরাম মহাদিসিন একরাম চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো রমাদান মাস ধরেন সর্বোচ্চ ত্রিশ দিন হবে পুরা মাস আর সাওয়ালের ছয় তিরিশ আর ছয় কটা হয় ছত্রিশ এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশত ষাট চন্দ্রবর্ষ সৌরবর্ষের চাইতে কয়েকদিন কম হয় সেই হিসেবে যদি আপনার রমদানের ৩০ দিন রোজা রাখার পর সাউওয়ালে আরও ছয়টা রোজা রাখেন তো আল্লাহ তালা টোটাল ছত্রিশটাকে ওই যে আল্লাহ তালা কোনো কোনো আমলের সব দশ গুণ কোনোটাকে আরও বেশি বাড়িয়ে দেন তো এটাকে কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দিবেন তাতে ত্রিশ দিনের পরে ছয়টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর তিনশো ষাট দিন রোজা রাখলেন এই জন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত না সাউয়ালের ছয় রোজা এটা আমরা কখন রাখব আমরা ঈদের দিন ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সেদিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো এমনকি কেউ যদি শুধু শুক্রবার সুযোগ পায় শুধু শুক্রবারে রাখবে শুক্রবার শুধু শুক্রবার রোজা রাখে এমনি শুধু জুমার দিনে রোজা রাখে এমনিতে নিষেধ হাদিসে কিন্তু সওয়ালের ছয় রোজা হিসাবে আপনি হয়তো ছুটি পান ওই একটা দিন শুধু সেদিন আপনি রাখবেন তো রাখতে পারেন এগুলো সওয়ালের ছয়টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না একদিন আজকে একটা রাখলেন আবার দুই দিন পরে একটা রাখলেন এক সপ্তাহ প্রথম সপ্তাহে দুইটা রাখলেন পরের সপ্তাহে আবার দুইটা রাখলেন এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন গোটা মাসের ভিতরে মোট ছয়টা হলেই সাওয়ালের ছয় রোজা হয়ে যাবে মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে তারা সেই রোজাগুলো আগে রাখবেন না সওয়াল রোজা আগে রাখবেন এ নিয়ে আমাদের দুই রকমের মতই আছে অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরা করবেন কাজাগুলো রাখবেন এরপর সওয়ালেরটা রাখবেন কারণ হাদিসে আসছে মানসম রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আছে সওয়ালের রোজা রাখলো তো আপনার রোজা তো বাকি আছে রমজানের সেগুলো আঁকবেন তারপর সওয়ালের ছয় রোজা রাখবেন যদি অন্যান্য ওলামাইকরাম বলেছেন যে না রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই সাউওয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে সাউওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই ছয় রোজার সব আর পাবেন না এটা সাধারণ রোজার সব হবে অতএব সাউওয়ালের ছয় রোজা আমাদের ছাড়া উচিত না বিসমিল্লাহ প্রথম প্রশ্ন শাওয়াল মাসের রোজার গুরুত্ব ফজিলত জানাবেন এবং এর নিয়ম কি সময়সীমা জানাবেন সাওয়াল মাসের যে রোজা এই রোজা সুন্নাত নবী করিম সাল্লাম শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে তিনি বলেছেন মানসাম রমাদন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো সুম্মা আতবাহু সিত্তামিন শাওয়াল এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর শাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে কানাকা সিয়ামি দাহার আল্লাহ তালা তাকে সবাব দিবেন সারা বছর রোজা রাখার সব সারা বছর রোজা রাখার সব কিভাবে হয় এ সম্পর্কে অনেক ওলামা একরাম মহাদিসিন একরাম চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো রমাদান মাস ধরেন সর্বোচ্চ ত্রিশ দিন হবে পুরা মাস আর সাওয়ালের ছয় তিরিশ আর ছয় কটা হয় ছত্রিশ এই ছত্রিশকে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশত ষাট চন্দ্রবর্ষ সৌরবর্ষের চাইতে কয়েকদিন কম হয় সেই হিসেবে যদি আপনার রমদানের ৩০ দিন রোজা রাখার পর সাউয়ালে আরো ছয়টা রোজা রাখেন তো আল্লাহ তালা টোটাল ছত্রিশটাকে ওই যে আল্লাহ তালা কোনো কোনো আমলের সব দশ গুণ কোনোটাকে আরো বেশি বাড়িয়ে দেন তো এটাকে কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দিবেন তাতে ৩০ দিনের পরে ছয়টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর তিনশো ষাট দিন রোজা রাখলেন এই জন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত না সাউওয়ালের ছয় রোজা এটা আমরা কখন রাখব আমরা ঈদের দে দিন ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সেদিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো এমনকি কেউ যদি শুধু শুক্রবার সুযোগ পায় শুধু শুক্রবারে রাখবেন শুক্রবার শুধু শুক্রবার রোজা রাখে এমনি শুধু জুমার দিনে রোজা এমনি এমনিতে নিষেধ হাদিসে কিন্তু সওয়ালের ছয় রোজা হিসাবে আপনি হয়তো ছুটি পান ওই একটা দিন শুধু সেদিন আপনি রাখবেন তো রাখতে পারেন এগুলো সওয়ালের ছয়টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না একদিন আজকে একটা রাখলেন আবার দুই দিন পরে একটা রাখলেন এক সপ্তাহ প্রথম সপ্তাহে দুইটা রাখলেন পরের সপ্তাহে আবার দুইটা রাখলেন এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন গোটা মাসের ভিতরে মোট ছয়টা হলেই সওয়ালের ছয় রোজা হয়ে যাবে মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে তারা সেই রোজাগুলো আগে রাখবেন না সওয়াল রোজা আগে রাখবেন এ নিয়ে ওলামাদের দুই রকমের মতই আছে অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরা করবেন কাজাগুলো রাখবেন এরপর সব্বালেরটা রাখবেন কারণ হাদিসে আসছে মানসম রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আসছে সওয়ালের রোজা রাখলো তো আপনার রোজা তো বাকি আছে রমজানের সেগুলো রাখবেন তারপর সওয়ালের ছয় রোজা রাখবেন যদি অন্যান্য ওলামাইকরাম বলেছেন যে না রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই সওয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে শাওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই ছয় রোজার সব আর পাবেন না এটা সাধারণ রোজার সব হবে অতএব শাওয়ালের ছয় রোজা আমাদের ছাড়া উচিত না